আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে একটি ডিএসএলআর ক্যামেরা রয়েছে যেটি আমাদের এক কাস্টমারের কাছ থেকে কিনে রেখেছে এবং এগুলো আমরা একবারে কন্ডিশন ফ্রেশ দেখে এগুলো কিনে রাখি আর এগুলো আপনাদের কাছে আমরা এখন সেল করব আপনারা যারা নিতে ইচ্ছুক ডিএসএলআর ক্যামেরা তারা অবশ্যই ক্যামেরাটি দেখতে পারেন এটা হচ্ছে আপনারা দেখাচ্ছি ক্যামেরাটা কতটুকু ফ্রেশ আপনার নিকনের একটি ক্যামেরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা নিকনের একটি ক্যামেরা আর এটার মডেলটা হচ্ছে নিকন ডি বত্রিশশো আপনারা অবশ্যই মডেলটা দেখতে পাচ্ছেন তো মডেল হচ্ছে নিকন ডি বত্রিশশো আর এটার সাথে আপনার একটি ফিফটি এম mm এর প্রাইম লেন্স এবং এটা হচ্ছে আঠারো পঞ্চান্ন কিড লেন্স যারা কিড লেন্স এবং প্রাইম লেন্স দিয়ে লেন্স ইয়া কিড লেন্স এবং প্রাইম লেন্স দিয়ে ডিএসএলআর ক্যামেরা খুঁজতেছেন তারা নিতে পারবেন এবং সাথে থাকছে একটি প্লাস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সাথে একটি ফ্লাশ পেয়ে যাবেন আপনারা যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্লাশটি অনেক কার্যকরী হবে এবং আপনারা ফ্লাশটি কেছেন YN five six eight E X আপনারা এই মডেলের ফ্লাশটি পেয়ে যাবেন আপনাদের ফ্লাশটি ওপেন করে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই প্লাস্টি দেখতে পাচ্ছেন প্লাস্টিক সম্পূর্ণ ওকে এবং এখানে আপনার ব্যাটারি পেয়ে যাবেন চারটি এবং চারটি নতুন ব্যাটারি এক্সট্রা আমরা আপনার এই প্লাস্টিকের সাথে দিয়ে দেবো সো এখন আমি আপনাদেরকে পুরো প্যাকেজের প্রাইসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবো আপনার পুরো প্যাকেজটার প্রাইসটা শুনবেন সো বন্ধুরা আমরা এটা দুইটি প্যাকেজে বিভক্ত করা হয়েছে আপনার দুইটি প্যাকেজে আমাদের কাছ থেকে ক্যামেরাটি নিতে পারবেন প্রথম প্যাকেজটি হচ্ছে আপনার আঠারো পঞ্চান্ন কিড লেন্স এবং এবং ডিএসএলআর ক্যামেরা মানে ক্যানন ডি বত্রিশশো মডেলের বডিটা এবং ফিফটি এমএমের প্রাইম লেন্স মানে এ তিনটা একসাথে আমরা সাথে চার্জার থাকবে আপনার ব্যাটারি চার্জ করার জন্য এবং আপনার ডাটা কেবলটা থাকবে আপনার এই তিনটা একাত্তর আমরা ক্যামেরা এবং দুইটা লেন্স চার্জার এইটা প্যাকেজ আমরা রেখেছি ছাব্বিশ হাজার টাকা যারা চাচ্ছেন যে ক্যামেরা এবং দুইটা লেন্স একসাথে নেবেন সাথে থাকবে একটা ব্যাটারি চার্জার এই প্যাকেজটা নিতে ছাব্বিশ হাজার টাকা লাগবে এবং আপনারা যারা নেবেন তারা অবশ্যই কল দিলে আমরা কিছুটা আপনাদের সম্মানিত করার চেষ্টা করব এবং যারা চাচ্ছেন যে ফ্লাশ সহকারে নেবেন তাদের জন্য আরেকটা প্রাইস হচ্ছে ফ্লাশ সহকারে আপনার বত্রিশ হাজার টাকা হলে এই ফ্লাশ ফ্লাশের ব্যাটারি চার্জার এবং এক সেট নতুন ব্যাটারি ক্যামেরা বডি সব সহকারে আপনার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা আর যদি চাচ্ছেন যে আরেকটা প্যাকেজ রয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাড করলে আপনার স্ক্রিনে দেওয়া একটা মোবাইল রয়েছে এই এই মোবাইলটি আমরা গিফট হিসেবে আপনাদেরকে দিয়ে দেব সো আজকের ভিডিও এই পর্যন্তই আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে